online competitive tutorial YouTube YouTube dot com channel থেকে আজকে অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ সূত্র করানো হবে some important rules of mathematics আমি প্রথমে বোঝাবো কিছু সংখ্যার বর্গ এবং ঘন এখানে কিছু সংখ্যা প্রথম চারটি দেওয়া দেওয়া আছে এক থেকে বত্রিশ সংখ্যা অবধি প্রত্যেকটি সংখ্যার বর্গ এবং ঘন যেমন একের স্কোয়ার এক কিউব হলে ওয়ান হয় দুইয়ের স্কোয়ার চার কিউব হলে আট হয় এইভাবে আমি বত্রিশ অবধি বত্রিশ সংখ্যা অবধি করার চেষ্টা করেছি বত্রিশে হচ্ছে স্কোয়ার একশো চোখ একশো চোখ এক হাজার চব্বিশ ঠিক আছে তারপর নিচে কিছু তিকোনমিতির সূত্র দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন sine theta sine theta zero degree মানে জিরো ত্রিশ ডিগ্রি মানে ওয়ান বাই টু পঁয়তাল্লিশ degree one by root two ষাট degree root three by two নব্বই ডিগ্রি ওয়ান এইরকম চার্টের ক্ষেত্রে ত্রিকোণমিতি চার্টের ক্ষেত্রে মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে যে সাইন থিটা এবং কস্তিটা দুটোরই মানগুলো মনে রাখতে হবে কস্তিটা জিরো ডিগ্রি ওয়ান ত্রিশ degree root three by two পঁয়তাল্লিশ degree one by root two ষাট ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু নব্বই ডিগ্রি হচ্ছে জিরো তারপর ট্যান থিটা মানে আমরা জানি sine theta by cos theta তাই ট্যান থিটার ক্ষেত্রে যখন মান নির্ণয় মনে রাখার জন্য খুব সুবিধা সাইন থিটার জিরো ডিগ্রির মান যদি জিরো হয় কস থিটার জিরো ডিগ্রির মান ওয়ান হয় তবে ট্যান থিটা জিরো ডিগ্রির মান হবে জিরো বাই ওয়ান মানে জিরো একই রকমভাবে ট্যান থার্টি ডিগ্রির ক্ষেত্রে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে one by two cos thirty degree root three by two one by two এর উপরে ওয়ানটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর কস থিটাও একই রকম রুট থ্রি বাই টু এখানে রুট থ্রি লব কস থিটার ক্ষেত্রে এবং টু হচ্ছে হর তাই ট্যান থিটার ক্ষেত্রে আমি প্রত্যেকটার প্রত্যেকটার যেটা করব প্রত্যেকটার লব দুটোকে ডিভাইডেড বাই করলেই পেয়ে হয়ে যাবে যেমন one by one one one by root three one by root three করলে হচ্ছে হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি একই রকম ফর্টি ফাইভ ডিগ্রিতে সাইন থিটার ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভের লব লব লব দুটোকে ভাগ করলেই এক পাওয়া যাবে এইভাবে এখানে দ্বিতীয় চার্টে শুধু ত্রিকোণমিতির কোণের মানগুলো দেওয়া হয়েছে এছাড়া দুটো মান আছে রুট টু রুট টু এর মান খুব প্রয়োজন হয় তাই এখানে লিখে দেওয়া হয়েছে রুট টু সমান হচ্ছে এক দশমিক চার এক চার বা one point four one four এবং রুট থ্রির মান হচ্ছে one point seven three two ত্রিকোণমিত তারপর ত্রিকোণমিতি কিছু ইম্পর্ট্যান্ট সূত্র হচ্ছে sine square theta plus cos square theta সমান one sec square theta minus tan square theta সমান one cosec square theta minus cot square theta সমান ওয়ান এরপর চলে আসি ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে যেটা খুব কাজে লাগে সেটা হচ্ছে যে ত্রিভুজের ব্যাপার তো আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখিয়েছি যেখানে নিচে যেটা বেশ বলা হচ্ছে বেশকে বাংলায় বলা হয় ভূমি এছাড়া হাইপোটিনিউজ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অতিভুজ ত্রিভুজের পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব তো ভূমি লম্ব অতিভুজ সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ perpendicular by hypotenuse cosec theta মানে হচ্ছে one by sine theta cos theta মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ বেস বাই হাইপেন হাইপেন্ডিকুলার এরপরে চলে যাচ্ছে রুলস অফ সিম্পলিফিকেশান সরলের কিছু নিয়ম আছে সেগুলো এখানে খুব সহজেই দেওয়া হয়েছে B for bracket O for of or D for division M for multiplication A for addiction S for subscription তারপর নেক্সট সূত্র সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টে দেওয়া হয়েছে আই সমান P T R by hundred I সমান ইন্টারেস্ট যেটাকে মোট সুদ বলা হয় পি সমান প্রিন্সিপাল আসল টি সমান টাইম আর সমান সুদের হার এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা বের করে নেওয়া যায় পি সমান hundred I by T R T সমান hundred I by P R এইভাবে বোঝাতে অনেক সময় লেগে যাবে তাই আমি আজকে শুধু ভাবছি যে সূত্রগুলোই আপনারা আজকের দিন দেখে নিন পরের দিন থেকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করানো হবে এবং সূত্রগুলো বুঝিয়ে দেওয়া হবে একটা একটা করে চ্যাপ্টার করিয়ে দেবো এবং বুঝিয়ে দেব শুধু আমি বলে যাচ্ছি কিসের পরে কী আছে তো প্রথমে দেওয়া আছে রুলস অফ সিম্প্লিকেশন তারপর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের সূত্র আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেওয়া আছে যখন সুদের আর প্রতি বছর আলাদা হয় তখন সুদে আসলে আসলে হয় কত সেইটা বের করার সূত্র দেওয়া আছে তারপর জনসংখ্যা বৃদ্ধি হারের উপর সূত্র দেওয়া আছে present population into one plus X by hundred to the power T T বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা বের করার সূত্র দেওয়া আছে প্রেজেন্ট পপুলেশন বিভক্ত one plus X by one hundred to the power T তারপর ডিস্ট্যান্স দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণিত সময় এটা একটা সূত্র কিলোমিটার এবং আওয়ারকে মিটার ও সেকেন্ডে প্রকাশ করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে সেটাকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় এরপরে কিছু বিভাজ্যতার নিয়ম আছে ডিভিজিবিলিটি রুলস তারপরে আসা যাক মিশ্র আবদ আবৃত দশমী ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করার কিছু নিয়ম এখানে শর্টকাট একটা চার দেওয়া হয়েছে এগুলো অঙ্ক করানোর সময় আমি পুরো ভার্সলি বুঝিয়ে দেবো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে A C F of a fraction ভগ্নাংশের গসাগু নির্ণয়ের নিয়ম ভগ্নাংশের গসাগু নির্ণয় ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে কি প্রথমেই লবের গসাগু নিউমেরিটার্স মানে হচ্ছে লব এসিএফ অফ নিউমেরিটার্স মানে লবের গসাগু বের করতে হবে এলসিএম অফ ডিনোমিনেটার্স হরের লসাগু বের করতে হবে হ্যাঁ কীরকমভাবে ভগ্নাংশের গসাগু বের করতে গেলে LCM of numerators HCF of denominators মানে লবের লসাগু হরের গসাগু আর দুটি সংখ্যার গুণফল সমান জানি সংখ্যা তৈরি গসাগু গুণিত লসাগু কিছু সূচকের তথ্য দেওয়া আছে A to the power M into A to the power N সমান A to the power M plus N নিজেরা প্রত্যেকে বাড়িতে বসে সূত্রগুলো দেখবে আমি পরে ভার্সলি প্রত্যেকটা সূত্র এবং অঙ্ক বুঝিয়ে দেব তারপর জিওমেট্রি কিছু দেওয়া আছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পূরক কাকে বলে পড়ে নেবে পুরক্ষণ কাকে বলে পড়ে নেবে সমধিবাহু ত্রিভুজ কী সুষম বহুভুজের একটি বহিত কোণের মান বের করার সূত্র কত তিনশো ষাট ডিগ্রি বাই এন খুব ইম্পর্ট্যান্ট সূত্র সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান কত two into N minus two into নব্বই নব্বই ডিগ্রি বাই এন এরপর কিছু ফর্মুলা দেওয়া আছে ফর্মুলা অফ অ্যালজেব্রা বীজগণিতের কিছু সূত্র এগুলো খুব প্রয়োজন হয় তারপর value of day value of the month value of the year hmm পরিমিতির কিছু সূত্র দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা বা area of triangle one by two into base into height কিন্তু এর ইউনিট স্কোয়ার মানে বর্গ একক একই রকমভাবে বিষমভাব ত্রিভুজের সূত্র root over S into S minus A into S minus B into S minus C এক্ষেত্রে বলে দিই এসটা হচ্ছে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা এ হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি সি হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এস এর মান বের করার নিয়ম হচ্ছে A plus B plus C by two সম্ভাব্য ত্রিভুজে উচ্চতা বের করার সূত্র হচ্ছে root three by two into A সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে root three by four into A square মানে বাহু স্কোয়ার হাইট বের করার সূত্র হচ্ছে এইচ সমান root three by two into A area সম্ভাব্য ত্রিভুজে area root three by four into A square আয়তক্ষেত্রে পরিসীমা two into L plus B L মানে লেন্থ বিমান বিমানে বেশ বা প্রস্ত তো আয়তক্ষেত্রের প্রশ্ন টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত লেন্থ ইন্টু ব্রিথ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার মানে L square plus B square area of four walls চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা টু ইন্টু এল এল মানে লেন্থ বি মানে ব্রিথ টেইচ মানে হাইট বর্গক্ষেত্র রম্ব বর্গক্ষেত্র বা রম্বসের পরিসীমা বের করার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে রুট টু ইন্টু এম বা রুট টু ইন্টু ক্ষেত্র এরিয়াও হবে root over root two into M সামন্তরকের ক্ষেত্রফল হচ্ছে বেস ইন্টু হাইট মানে ভূমি ইন্টু উচ্চতা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ওয়ান বাই টু ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা মানে মানে হচ্ছে one by two into sum of parallel sides into height rhombus বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়ান বাই টু ইন্টু কর্ণদয়ের গুণফল বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার আর এখানে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসার্ধের মান বৃত্তের ব্যাস টু আর ব্যাসার্ধ আর হলে ব্যাস অবশ্যই দ্বিগুণ হবে মানে টু আর হবে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল one by two pi R square অর্ধবৃত্তের পরিসীমা পাই আর প্লাস টু আর এখানে বলে দিই পরিমিতির ক্ষেত্রে পায়ের মান বাইশ বাই সাত হবে সবসময় বৃত্তের অংশ থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু পাই আর বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই স্কোয়ার আয়তনের আয় আয়তঘনের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা total surface area of cuboid আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল two into A B plus B C plus C A চার দেওয়ারের ক্ষেত্রফল two into A plus B into C একই সূত্র আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দুর্গ স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে square plus B square plus C square volume of cube ঘনকের আয়তন এ কিউব বাহুর কিউব ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি ইন্টু এ মানে রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার মানে সিক্স ইন্টু বাহু দৈর্ঘ্য তার স্কোয়ার শঙ্কুর আয়তন one by three pi R square H মানে ওয়ান বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য তার স্কোয়ার ইন্টু হাইট মানে উচ্চতা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল curve surface area of the cone pi R এল পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর মানে ব্যাস সাধ্য ইন্টু এল মানে এল মানে তির্যক উচ্চতা ইএল e তির্যক উচ্চতার মান বের করে শুধু যে root over H square plus R square মানে লম্ব স্কোয়ার প্লাস ব্যাসার্ধ তার স্কোয়ার চোঙের সংগ্রহ তলের ক্ষেত্রে বল two pi R into H plus R চোঙের ক্ষেত্রে বল two pi R H two into pi মানে বাইশ বাই সাত into R into H R মানে ব্যাসার্ধ এইচ মানে height total surface of area of cone শঙ্কুর তলের ক্ষেত্রে বল পাই আর ইন্টু এল প্লাস আর পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর মানে ব্যাসার্ধ এল মানে এন মানে তির্যক উচ্চতা আর মানে ব্যাসার্ধ গোলকের আয়তন four by three pi R cube four by three into pi মানে বাইশ বাই সাত আর মানে ব্যাসার্ধ তার কিউব বা ঘন গোলকের উপরিতলের বা সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার অর্ধগোলকের সংগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার অর্ধগোলকের আয়তন two by three pi R cube সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল five root three A square by four সুষম সরভুজের ক্ষেত্রফল three root three A square by two সুষম অষ্টভুজের ক্ষেত্রফল two into root two plus one into A square volume volume of right regular pyramid one by three into area of the base into height আজকের মতো এতটাই থাক পরের দিন সূত্র ধরে অঙ্ক করে করিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে